আকিদা ইদানিং একটি পরিভাষা হলো সহি আকিদা মনে রাখবেন আকিদা দেওয়ার উদ্দেশ্য হল সালাফি আকিদা মুসলিম জীবনে আকিদার গুরুত্ব এই আকিদা দেওয়ার উদ্দেশ্য হলো সালাফি আকিদা আকিদা বা আহলুল হ্যাদিসের আকিদা বা আহলুসুন্না আকিদা কিন্তু ইদানিং একটি পরিভাষা তৈরি হয়েছে সেটি হলো সহি আকিদা তারা কারা আমাদের সহি ভাইয়েরা সহি আকিদা কিন্তু কোন সঠিক পরিভাষা নয় মনে রাখবেন সহি আকিদা এর দুটো দিক একটি হলো সহি মানে সঠিক নির্ভেজন সহি আকিদা মানে আকিদা সেটি ঠিক রয়েছে কিন্তু সহি আকিদা ইসলামী শরীয়তের কোন নির্দিষ্ট অবস্থানের নাম নয় সহি এটি হলো একটি তুলনামূলক শব্দ এজন্য তাবলিগ জামাতের ভাইরা কি বলেন তাবলিগ জামাতের ভাইরা বলেন যে আমরা সহি মানুষ কিসের তুলনায় কবর পূজারি হানাফি যারা আছে বলে সেই ব্রেলি ভাইদের তুলনায় আমরা হলাম কি সহি আকিদা জামাত ইসলামের মানুষেরা বলে আমরা হলাম সহি কিসের তুলনায় তাবলিক জামাতের ভাইদের তুলনায় অথবা চরমনায় বীর সাহেবরা বলেন আমরা হলাম কিসের তুলনায় তারা হলেন সুতরাং নির্দিষ্ট অবস্থানের নাম নয় পরিভাষা নয় আকিদা বা ওয়াল জামাতের আকিদা এটি হলো পরিভাষা যার একটা অবস্থান রয়েছে যার একটা পরিচিতি রয়েছে যার একটা ইতিহাস রয়েছে যার একটা ঐতিহ্য রয়েছে কিন্তু ইদানিং সহি আকিদা বলে এটি একটি বলা যেতে পারে এক প্রকার এটি একটি ধোকার পরিভাষা হয়ে গেছে এক প্রকার ধোকার পরিভাষা নিজে নিজেকে অন্যের চেয়ে সহি আকিদার দাবি পাওয়া সুতরাং আমরা বলবো যে আকিদা যারা উদ্দেশ্য হলো এখানে নির্ভেজাল ও সঠিক আকিদা সেটি হলো আহলুসুন্নাওয়াল আকিদা যা হলো আকিদা বলা হয় শব্দটি হলো আরবি শব্দ যার অর্থ হলো যা অতীত হয়ে যায় সেটাকেই সালাফ বলা হয় জগতিক হয়ে যায় এই উম্মার মাঝে আমাদের অতীত যারা হয়ে গেছে তারা হলেন সর্বপ্রথম নবী সাল্লাহ ইসলামের পরেই সাহাবাই কেরাম এই উম্মতের সর্ব অতীতে যারা আছে তারা হচ্ছেন তারা সাহাবাই কেরাম অতঃপর তাহরিমগণ অতঃপর প্রসিদ্ধ সেই ইমাম ও মহাদিসিদগণ সুতরাং আমাদের মূল সলাপ হলেন সাহাবাই আমাদের মূল সারা হচ্ছেন সাহাবাইয়া অতএব সারাফি আকিদা বলতে সাহাবাই গ্রাম থেকে যে আকিদা এসেছে সেটি হল সারাফে আকিদা আর সাহাবাই গ্রামদের আকিদা সেটি কোন হানাফি আকিদাও ছিল না সাহি আকিদাও ছিল না মালিকে আকিদাও ছিল না আঙ্গলি আকিদাও ছিল না মোজাদ্দিদিও ছিল না চিস্তিও ছিল না কাদেরিও ছিল না বাফেজিও ছিল না জাহামিও ছিল না মর্জিও ছিল না আশায়রিও ছিল না মাতুরিদিও ছিল না কোন ছিল না সেটি ছিল এবং থেকে পাওয়া আল্লাহর পক্ষ থেকে আসা সেই নির্ভেজাল মুসলিম জীবনে যে আকীদার গুরুত্ব সবচেয়ে বেশি তার জীবনের সব আবাদতের চেয়ে সবচেয়ে বেশি সেই আকিদাটাই হচ্ছে গোনা কিদার বলবো আমরা সালাফি সালাফি আকিদার দ্বিতীয় বৈশিষ্ট্য হল বিভিন্ন জনের আকিদা রয়েছে তারা সেই বিভিন্ন জন থেকে তাদের আকিদা সংগ্রহ করেছে প্রচলিত মালিকি আকিদা মালিকি মাঝাব থেকে আসা হানাফি আকিদা হানাফি মাঝাব থেকে আসা চিস্তি আকিদা চিস্তি তরিক চিস্তিয়া তরিকা থেকে আসা রাফুজি আকিদা চরমপন্থী শিয়াদের থেকে আসা কাদিয়ানি আকিদা কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ান থেকে আসা শিয়া আকিদা সেই শিয়াদের থেকে আসা কিন্তু সালামি আকিদার পার্থক্য হলো এখানে এটি প্রচলিত বা কোনো দল কোনো ব্যক্তি কোনো মাথার কোনো তরিকা কোনো গোষ্ঠী থেকে আসেনি যে এসেছে নবী মোহাম্মদ এজন্য নির্ভেজাল হওয়ার একটি বড় মাপকাঠি হল আকিদার উৎস আকিদার উৎস যদি নির্ভেজাল হয় তাহলে আকিদাও নির্ভেজাল হবে উদাহরণস্বরূপ ধরে নিন এই বিল্ডিং বানালাম আমরা কি দিয়ে এর মধ্যে একটা বড় অংশ হলো ইট ইট যদি খারাপ মাটি দিয়ে তৈরি করা হয় তাহলে ইটটা কি হবে আমার কথা বুঝেন বুঝতেছেন আপনারা ইট যদি যে মাটিতে সহজে লোনা হয়ে যায় বা ইত্যাদি হয়ে যায় এমন মাটি দিয়ে ইট তৈরি করা হয় এর মানে ইটের উৎসটা যদি ভালো না হয় তাহলে ইট কি হবে খারাপ হবে সহজ কথা আর ইটের উৎসটা যদি উপাদানগুলি যদি ভালো হয় নির্বেজান হয় ঈদটা হলে ভালো পরবর্তী প্রক্রিয়া যদি ঠিক থাকে ঠিক আকিদার উৎস যদি নির্বেজান হয় আকিদাও নির্বেজান হবে আকিদা উৎস যদি নির্বেজান না হয় তাহলে আকিদাও নির্বেজান হবে না